আচ্ছা বলে হ্যালো আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজকে প্যারাগ্রাফ এর কালকে অর্ধেক শিখেছিলাম আজকে বাকিটুকু শিখব ইনশাল্লাহ বাকি প্যারাগ্রাফে আমাদের কি কি রয়েছে সেটা দেখি আমাদের প্যারাগ্রাফে প্রথম রয়েছে আমাদের প্যারাগ্রাফের এখানে আমরা শিখেছিলাম প্যারাগ্রাফ থেকে আমরা শিখেছিলাম অ্যালাইনমেন্ট তো আজকে অ্যালাইনমেন্ট না আজকে শিখবো আমরা লাইন স্পেসিং পরবর্তী যে ধাপটা সেটা হলো লাইন স্পেসিং লাইনের ফাঁকা ফাঁকা দেওয়ার জন্য যে জিনিসটা সেটাকে আমরা শিখতে হবো এখান থেকে আমরা লাইনের বিভিন্ন ফাঁকা এখানে আছে single point one point one five one point five two two point five three and আমরা লাইন স্পেসিং নিজের ইচ্ছা মতো দিয়ে গেলে লাইন স্পেসিংয়ে গেলে আমরা প্যারাগ্রাফের বক্সটা পাবো এবং এখান থেকে আমরা মাল্টিপল পছন্দ করে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো তো আমাদের প্যারাগ্রাফের এই লাইন স্পেসিং আমরা সাধারণত সিঙ্গেল দেওয়ার জন্য CTRL control plus one one সেপ্লে সিঙ্গেল হবে কন্ট্রোল ফাইভ ফাইভ সেপ্লে দেড় ওয়ান পয়েন্ট ফাইভ হবে টু চাপলে ডাবল হবে আমাদের সাধারণত এই তিনটা ব্যবহার করা হয় এছাড়া যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই তাহলে এইখান থেকে লাইন পয়েন্ট থেকে আমরা এটা এখান থেকে পয়েন্ট নির্ধারণ করে নিতে পারবো আর নিজের ইচ্ছা মতো কোনো পয়েন্ট দিতে গেলে আমরা দেব এই লাইন স্পেসিংয়ে মোড়ে ক্লিক করে মোড়ে ক্লিক করে আমরা লাইন স্পেসিং থেকে নিয়ে নেব লাইন স্পেসিং অপশানে ক্লিক করে আমরা এখান থেকে মাল্টিপল পছন্দ করে অ্যাট বক্সে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টটা লিখে দেব লিখে ওকে করে দেব তাহলে আমাদের ওই নির্দিষ্ট ফাঁকা হয়ে যাবে এটা হলো আমাদের প্যারাগ্রাফ স্পেসিং এক প্যারা থেকে এক লাইন থেকে আরেক লাইনের ফাঁকা আরেকটা স্পেসিং আমাদের এখানে কাজ করে সেটা অবশ্য খুব সহজেই করতে হয় আমাদের অনেক জায়গায় করা অনেক জায়গায় করা হয় না তো আমরা সেই স্পেসিংটা আজকে দেখব কিভাবে সেটাকে করতে হয় এক প্যারা থেকে আরেক প্যারার ফাঁকা কিভাবে দিতে হয় তো প্রথমত আমরা এই যে এখান থেকে ধরেন এই প্যারাগ্রাফের মাঝে দিয়ে এন্টার দিলাম ফাঁকা হলো এই প্যারাগ্রাফের মাঝে দিয়ে এন্টার দিলাম ফাঁকা হলো এটা এক প্যারা থেকে আরেক প্যারা ফাঁকা হলো কিন্তু আমি যদি এই এক প্যারা থেকে কম ফাঁকা দিতে চাই তাহলে কি করব। আবার এই কম না আরেকটু বাড়াইতেও চাই তাহলে কি করব আমরা তাহলে এক প্যারা থেকে আরেক প্যারায় ফাঁকা দেওয়ার জন্য আমরা এই লাইন প্যারাগ্রাফের লাইন স্পেসিং থেকে প্যারাগ্রাফ প্যারা স্পেসিংয়ে চলে যাব প্যারা স্পেসিংয়ে চলে যাওয়ার দুইটা প্যারা স্পেসিং আছে এক রিমুভ বিফোর আফটার স্পেসিং এই যে আফটার স্পেসিংয়ে ক্লিক করলে পরে ফাঁকা হয় আবার উপরের পারে রেখে যদি আমরা আফটার স্পেসিংয়ে ক্লিক করি তাহলে পরের ফাঁকাটা বাড়বে যেটা আবার যদি আমরা এই ফাঁকাটা মুছতে চাই তাও আমরা এই হোম থেকে বা লাইন স্পেসিংয়ে ক্লিক করে এখানে রিমুভ স্পেসিং করলে এই ফাঁকা মুছে যাবে তো সাধারণত আমরা এখান থেকে দিই এছাড়াও যদি আমরা দিতে চাই তাহলে এই আমরা অপশনে চলে যাব অপশনে অপশনে চলে যাবে অপশনে যেয়া এই যে এখানে আপ বিফোর আফটার আছে যেই প্যারায় কাস্টর থাকবে তার উপরে ফাঁকা দিতে গেলে আমরা দেব বিফোর আর যদি যেই প্যারায় কাস্টর আছে এটা রেখে যদি আমরা নিচে ফাঁকা দিতে চাই তাহলে আমরা দেব আফটারে আফটারে পয়েন্ট লিখে দেব সাধারণত টুয়েলভ টুয়েলভ পয়েন্ট সমান সমান ওয়ান এন্টার টুয়েলভ পয়েন্ট সমান সমান ওয়ান এন্টার তো সিক্স দিলাম সিক্স দিলে হাফ এন্টার পরিমাণ হবে এর থেকে কম বেশি করা যাবে পয়েন্ট অনুসারে করব সো আমরা এখান থেকে দুইটা স্পেসিং দিতে পাচ্ছি প্যারা স্পেসিং এবং লাইন স্পেসিং লাইন স্পেসিংয়ের শর্ট কমান্ডটা আমি বলছি আবারও বলছি control one single control five numeric five control five not to pad pad থেকে নেওয়া যাবে না আমাদের কিবোর্ড থেকে নিউমারিক ফাইভ চাপতে হবে যেটা পার্সেন্টেজে আছে কন্ট্রোল ফাইভ কন্ট্রোল টু দিলে ডাবল হবে control one single control five one point five দেড় কন্ট্রোল টু ডাবল আমরা সহজে এই তিনটা যেতে আমাদের পাখাটা ইউজ করব তো আমাদের প্যারাগ্রাফস পাখা দেখলাম এবার আমরা <clears throat> সাথে দেখি যে নিশ্চয়ই কালার প্যারার কালার কালার কালার যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে আমরা মোড়ে যেলে আরও বেশি কালার পাবো কাস্টমসে যে আমরা কালার বানাতে পারবো রেখে যেই কালারটা আমরা করতে চাই সেই কালারের উপর রেখে কাস্টর রেখে ওকে বা এন্টার চাপলেই আমাদের ওই কালারটা হয়ে যাবে আমরা এইভাবে কালার দিতে পারি তারপর বর্ডার প্যাডার চারদিকে বর্ডার দিতে পারি বর্ডার দেওয়ার জন্য আমরা এই বর্ডারে ক্লিক করে কোন সাইডের বর্ডার দিব যদি অল বর্ডার দিই তাহলে সবগুলো বর্ডার হবে চারদিক দিয়ে হবে আর যদি এক সাইডে কোনো বর্ডার করতে চাই তাহলে আমরা এখান থেকে সাইড নির্ধারণ করে ওই সাইডে এই আমরা বর্ডারটা দিয়ে দিব রাইট দিলে রাইটে হবে লেফট দিলে লেফটে হবে আর ডাউন দিলে ডাউনে হবে যেখানে আমরা দিতে চাই সেখানে দিব আর চারদিকে দিলে চারদিকে দিতে পারবো আর যদি উঠায় দিতে চাই তাহলে সব নান বাটনে ক্লিক করলে সব প্যারার বর্ডার উঠে দেবে এই যে এখন যদি আমরা এটাকে উঠাতে চাই তাহলে নান বাটনে ক্লিক করলেই আমাদের প্যারাগ্রাফ থেকে এটা উঠে যাবে আমরা নান বাটনে ক্লিক করলে আমাদের বর্ডার থেকে প্যারা উঠে যাবে তো আজকে এটুকুই থাকলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন